يا رسول عربي يا حبيب الله يا رسول عربي يا رسول عربي يا رسول عربي اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد يا رسول عربي يا رسول عربي يا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد তোমার আগমনে যোগ ধন্য হলো ধারাদাম তুমি না এলে হতো না ভাবে পুষ্প বনের মনোরম يا رسول الله يا حبيب الله يا رسول তোমার আগমনে হলো পুষ্প ধরা ধরা দাম তুমি না এলে হতো না ভাবে পুষ্প বনের মনোরম ইয়ার সুলল্লাহ ইয়া ইয়া মনের মাঝে তোমার ছবি সাজিয়েছে কত কবি মনের মাঝে তোমার ছবি সাজিয়েছে কত কবি এর হৃদয় صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد তোমার নূরে আলোকিত জগৎ হলো ধারাদাম তুমি না এলে হতো না ভাবে পুষ্প বনের মনোরম يا رسول الله يا حبيب الله হাবিবাল্লাহ তোমার নূরে আলোকিত ধরা হলো ধরা দাম তুমি না এলে হতন ভাবে পুষ্প বনের মনোরম মোরের মাঝে ইয়া রাসূল তোমার ছবি ইয়া রাসূল সাজিয়েছে ইয়া রাসূল কত কবি ইয়া রাসূল মোরের মাঝে তোমার ছবি সাজিয়েছে কত কবি এর হৃদয়ে বেকুতাই ইয়া রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد يا رسول عربي يا رسول عربي يا رسول عربي يا رسول الله اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل